হ্যালো বল কিছু বলছিস ঠিক আছে আমি এখনই বসে যাবো ড্যান্স করতে ঠিক আছে তুই থাক আমি আসছি তুই কটার সময় এসেছিস এই আসলাম এক ঘন্টা হলো তাহলে নাচ তাহলে আমি আর তুই নাচবো কি মজা লাগছে চ এখন বাড়ি চ চল বাড়ি চ বলতে হবে তোর খবর কি আমার খবর কি হবে তোর খবরটাই ভুল আগে চ নদীর ধারে বসে গে চ ছোটলাকে ফেললো সব তুলে ফেলে দিয়েছে ওকে তুলবে কাজ নাই সব তুলবো না আমি তুই থাক আমি চলে এলাম দাদা দাঁড়া যাস না আমিও যাবো